এ নীল ধ্রুব তারা এ স্বপ্ন দিশাহারা এ রাত জেগে লেখা কবিতা এ নীল ধ্রুব তারা এ স্বপ্ন দিশাহারা এ রাত জেগে লেখা কবিতা আজ এই শুভ দিনের উপহারে আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমার কিছু নেই জানা শুধু শুভ কামনা সুরে সুরে গানের ভাষা আজে শুভ দিনের উপহারে দিলাম তোমায় সুচরিতা সুচরিতা সুচরিতা সুচরিতা ভাষা যত ভালোবাসা মিলে মিশে হোক না একাকার স্বপ্ন নিয়ে দেখা ভালোবাসাকে এ স্বপ্ন নিয়ে দেখা ভালোবাসাকে দিলাম তোমায় সুচরিতা का এত কাছাকাছি তুমি আমি আছি তবু কেন মন যে ভরে না আমি কে আজ আমি আমার এই আমি কে দিলাম তোমায় সুচরিতা সুচরিতা ধূপ তারা এ স্বপ্ন দিশাহারা এ রাত জেগে লেখা কবিতা এ নীল ধ্রুব তারা এ স্বপ্ন দিশাহারা এ রাত জেগে লেখা কবিতা আজ শুভ দিনের উপহারে দিলাম তোমার আজ শুভ দিনের উপহারে দিলাম তোমার